أعوذ بالله بسم الله هو الله يشركون আজকের আলোচনা সভায় আজকের এই সভা দলীয় ইউনিয়নে আজকের এই সভা উপস্থিত আছেন উপজেলা আওয়ামী লীগের কবলিত অবস্থায় রয়েছেন আমি নেদারল্যান্ড বাংলার মানুষ মুক্তি চায় বাংলার মানুষ মাস আজকে আমরা তেতাল্লিশতম গ্রাম শহর করেছি দু হাজার সালে দু হাজার চোদ্দ সালের ইলেকশনের সময় দু হাজার পনেরো সালে তিরাশি তিরানব্বই দিন বিএনপি হত্যার অবরোধের মধ্য দিয়ে মানুষ খুন করেছে নিষ্পাপ শিশু করে নিয়ে মা হাসপাতাল থেকে যাচ্ছে কিন্তু বোমার আঘাতে মায়ের কোলে সেই শিশুর জীবন দিতে হয়েছে পাঁচশো পোলিং বুথ দু হাজার চোদ্দের পাঁচই জানুয়ারি পুড়িয়ে দিয়েছে চব্বিশ জন পুলিশকে হত্যা করেছে পাঁচজন প্রিজাইডিং অফিসারকে হত্যা করেছে কিন্তু সফল হয় নাই ইলেকশন হয়েছে আজকে ডিএনপি উপলব্ধি করেছে যে সন্ত্রাস গণতন্ত্রের পথ নয় এই সন্ত্রাসী পথে গেলে তাদের লাভ হবে না খালেদি জিয়া বলেছিলেন শেখ হাসিনার পতন না হলে আমি ঘরে ফিরব না তিনি তার অফিসে থাকতেন তিরানব্বই দিন পরে কোর্টে গিয়ে আত্মসমর্পণ করে তিনি ঘরে ফিরেছেন শেখ হাসিনা আজ অবধি বাংলাদেশের প্রধানমন্ত্রী রয়েছেন সুতরাং চার মাস পর ইলেকশন ইলেকশনে বিএনপি না আসার কোনো কারণ নাই যদি না আসে বিএনপি নামক দলটি ভাষালী ন্যাপের মতো সত্য নির্বাচন না করে যমরাজ অস্তিত্বহীন হয়েছে বিএনপি যদি এইবার নির্বাচন না করে চোদ্দ সালে করে নাই এইবার যদি না করে বিএনপি নামক এই দলটির অস্তিত্ব থাকবে না